আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে লগ ইন পেজ ডিজাইন কিভাবে করতে হয় গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা সেটা দেখব এরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করব এরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করব তার জন্য আমরা শুরুতে আমরা নিউ থেকে একটা ফাইল নেব টেমপ্লেট নেব টেমপ্লেটের সাইজ আমরা ইঞ্চিতে প্রকাশ করতে পারি ইঞ্চিতে নেব ইঞ্চিতে এখানে নেম নেব log in page design login page এখানে কাস্টম থাকবে আমরা আমাদের নিজেদের মতো করে পেজ সেট আপ করবো আমরা এখানে উইথ ইলেভেন এবং হাইট এট নিতে পারি এট নেব বাকি সব একই থাকবে আমরা এই ট্যাবলেটের মধ্যেই মূলত এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব আমরা শুরুতে এরকম একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে কাজ করব শেপ নেব সেই শেপ নেওয়ার জন্য আমরা টেক্সটের নিচে যে আইকন আছে রেক্টেঙ্গুলার টুল রেক্টেঙ্গুল টুল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা শুরু থেকে মাউস শেফট করে এখানে ছেড়ে দেব আমরা যে কোনো একটা কালার নিতে পারি আমরা কালার নেব ব্ল্যাকই থাকবে ইন্টার চেপে আমরা ফিক্সড করে নেব এটাকে একটু ফ্রি ট্রান্সফর্ম করে উপরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেটা আমরা রিমুভ করে দেব আমরা এন্টার চেপে ফিক্সড করে দেব এখানে আমরা একটা ছবি ইমেজ নিয়ে আসব এখানে আমরা একটা ইমেজ ওপেন করব যে কোনো একটা ইমেজই ওপেন করতে পারি আমরা ধরেন আমরা এরকম একটা ইমেজ ওপেন করব আমরা সিলেকশন ফাইল দিয়ে এটা টেনে এনে এটার উপর ছেড়ে দেব আমরা ফ্রি ট্রান্সফর্ম করে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে সার্চটা একটু বড় করে নেব সার্চটা বড় আছে দেন আমরা যে রেক্টেঙ্গুলার টুলের সাইজ অনুসারে আমরা পিকটা দিয়ে দেব তার জন্য আমরা লেয়ারে যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে ক্রিয়েট করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের দেখুন ইমেজের সাইজ আমাদের শেপের সাইজ অনুসারে আমাদের ম্যাচটা বসে গেছে আমরা এখানে অপাসিটি কমিয়ে দিলে এখানে একটি নিচের ব্যাকগ্রাউন্ডের একটা কালার শু করবে আমরা যদি অপাসিটি এখান থেকে যে লেয়ারের উপরে অপাসিটি আছে এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব ফিফটি পার্সেন্ট করে দিলে দেখুন ফিফটি পার্সেন্ট একটু ব্ল্যাক হয়ে গেছে আমরা আরো কম দিতে পারি এরকম একটা শেডো ফেলে আমরা টোয়েন্টি পার্সেন্ট এখানে আমরা এরকম একটা বক্স নেব সেটা আমরা টেস্টের নিচে যে আমরা শুরুতে যে রেক্টেঙ্গল টুল নিয়েছি সেখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নেব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে এই টুলটা নিলে আমাদের মূলত কর্নার কর্নার যে কোনে কোনে আছে সেটা আমাদের একটু রাউন্ড হবে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা লেয়ার থাম্বিলে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাদের যে কালার অপশন আসবে এখান থেকে আমরা কালার অপশন সিলেক্ট করে কালার অপশন সিলেক্ট করব দেন ওকে ইন্টারসেপে ফিক্স করে দেব এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে নেব এখন আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি এই নামটা দিতে দিয়ে দিতে পারি আমরা এখানে লগ ইন লগ ইন দিতে পারি টেক্সট নিতে পারি আমরা টেক্সট নেওয়ার জন্য এখানে যে টুল অপশন আছে এখান থেকে টেক্সট সিলেক্ট করব টেক্সট সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে লিখব লগ ইন লগ ইন আমরা এই লেখাটাই লিখব এখানে মার্ক করে লেখাটা বড় করে দেব আমরা এটাকে মাঝখানে আনার জন্য আমরা মাঝখানে নিয়ে আসলাম মাঝখানে নিয়ে আসা দেন আমরা এরকম ইউজার নেম আর ইমেল এখানে একটা ই করব আমরা শুরুতে একটা বক্স নেব আমরা রাউন্ডেড বক্স দিলাম এখানে আমরা ইমেল লেয়ার থামলে আমরা কালার দিয়ে দেবো আমরা এখানে বর্ডার দিতে পারি বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে কালার কালার সিলেক্ট করে কালার সিলেক্ট করে দেব এবং এটা থ্রি পিটি এটা একটু কমিয়ে দেব ওয়ান পিটি ঠিক আছে এটার কালারটা বক্সের কালারটা আমরা একটু হালকা করে দেবো দেখুন আমাদের বক্সটা সুন্দর হয়ে গেছে এটাকে একটু ধরে মাঝখানে নিয়ে দেব এটাকে আমরা কন্ট্রোল যে ক্লিক করে আমরা এটাকে কপি করে নিয়ে আসব দেন এখানে আমরা লিখব ইউজার নেম আর password user name user username or email আমরা লেখাটাকে একটু ছোট করে দেব আঠারো আচ্ছা, আমরা এখানে বিশ সাইজ করে দিতে পারি বিশ টোয়েন্টি এটাকে ধরে আমরা কালারটা আর একটু হালকা করে দেব এখন আমরা ওকে দিয়ে এখানে আর একটা টেক্সট নেব আমরা দেখুন এখানে পাসওয়ার্ড একটা টেক্সট আমরা টেক্সটে ক্লিক করব পাসওয়ার্ড আমরা এটাকে ধরে বসিয়ে দিই আমরা একটু উপরে দিয়ে দিই পাসওয়ার্ড বক্সটাও ওকে উপরে ঠিক আছে আমরা এখানে ফরগটেন পাসওয়ার্ড আরেকটা টেক্সট নেব দেখুন ফরগটেন পাসওয়ার্ড এখানে আরেকটা টেক্সট নেব আমরা forgotten password একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন এই লেখাটাকে আমরা এই জায়গায় এনে একটা কালার দিয়ে দেব গাঢ় কালার দেন ওকে এখানে একটা বক্স দিয়ে দিব দেখুন রিমেম্বার এবং লগ ইন একটা বটম ক্রিয়েট করবো আমরা আবার রেক্টেঙ্গেল টুল থেকে রাউন্ড একটা রেক্টেঙ্গেল টুল একটা ছোট করে নেব অথবা আমরা রেক্টেঙ্গেল টুলটাই আমরা একটু ছোট করে নেব দেন ওকে এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেবো হোয়াইট এবং এখানে একটা টেক্সট দেব রিমেম্বার এটাকে ধরে এটার সাইডে এটার কালার দেখুন এরকম একটা এখন আমরা একটা বটম ক্রিয়েট করব এখানে আমরা রাউন্ডেড একটা শেপ নিতে পারি রাউন্ডেড শেপ এরকম একটা রাউন্ডেড শেপ এটার কালার দেওয়ার জন্য আমরা যদি এরকম একটা কালারই চাই তাহলে আমরা লেয়ার থাম্বিলে ডাবল ক্লিক করে আমরা কালার যে অপশনটা আসবে কালার পিকার এখান থেকে আমরা যদি ওই পিকটা ওপেন করে এখানে মাউস ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে আমাদের এই কালারটা হয়ে যাবে আমরা ওকে দেব দেখুন এই কালারটা আমাদের হয়ে গেছে দেখুন চেপে এটাকে ফিক্স করে দেব এখানে একটা text label log in log এটার কালার আমরা হোয়াইট করে দেব হোয়াইট এটাকে ধরে মাঝখানে দিয়ে দেবো এবং সাইজটা ফটো এটা একটু ছোট করে দিব আমরা সুন্দর দেখুন আমাদের একটা log in page graphic design দিয়ে ফটোশপ দিয়ে ক্রিয়েট করা হয়ে গেল আমরা এরকমভাবে গ্রাফিক ডিজাইন দিয়ে এরকম একটা log in box log in page বানায় ক্রিয়েট করতে পারি আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দেব কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমরা সব আমাদের সবগুলো লেয়ার সিলেক্ট হবে এখন কন্ট্রোল দিয়ে দিলে আমাদের গ্রুপ হয়ে যাবে দেখুন এটাকে সেভ করার জন্য আমরা সেভ করব শুরুতে আমরা সেভ করব পিএইচডি ফাইলে আমরা পিএইচডি সেভ করব যাতে পরবর্তীতে আমরা এই পেজের পর আরো কিছু ডিজাইন করতে পারি দেন আমরা সেভ আছে যে আমরা একটা জিপিসি ক্রিয়েট করব এখানে ফাইল অপশন থেকে সেভ অ্যাজ টাইপ এখান থেকে আমরা জেপিইজি জেপিজি জেপিই সিলেক্ট করে ওকে দিব দেখুন আমাদের এই পিকচার জেপিজি আকারে সেভ হয়েছে এরকম একটা জেপিজি ফাইল আমরা ক্রিয়েট করে আমরা বাইরকে দিতে পারি দেখুন একটা সুন্দর ডিজাইন আমরা এরকম ফটোশপ দিয়ে আরো ডিজাইন শিখব অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন